আমার কিন্তু চান্দন ইউনিয়নে কেন চান্দন পুরো ইউনিয়ন যদি ভেঙেও যায় আমার কিন্তু কেন কিছু আসবে না তখনকার প্রশাসনিক চেয়ারম্যান তাহলে কি আপনি বলতে চাচ্ছেন কুসুক্তির মহল মানে কুসুক্তির মহল বলে বর্তমান ক্ষমতাশালী তখনকার প্রশাসনিক চেয়ারম্যান ছিল আব্দুর রহিম ক্ষমতাশালী তখনকার এই যে ইয়ানু এই চান্দনবাসীর মানে চিৎকার কেউ শুনতে পায় না হাতিয়ার কোন জনপদ নাম মনে হয় না কেউ শুনতে পারে যদি শুনতে পারতো তাহলে ওনারা আগে আসে দেখতো মানুষগুলা কি অবস্থায় আছে আপনি নিঃস্ব হয়ে গেছেন আপনার বাড়িঘর ভেঙে গেছে তারপরে আপনি ওই দলের হয়ে কাজ করতেছেন কারণ আপনি অর্থ পাচ্ছেন অর্থ পাওয়ার কারণে আপনি সফল আছেন কিন্তু সাধারণ মানুষ যারা নিঃস্ব হয়ে গেছে তারা তো ওই দলের হয়ে কাজ করতেছে না কারণ প্রিয় দর্শক সবাইকে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা দেখছেন পিপল টক টোয়েন্টি ফোর সাতাশে আমি ইলিয়াস হোসেন দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় নোয়াখালী হাতিয়া দুই নং চানন্দী ইউনিয়নে যে নদী ভাঙ্গনের বিষয়টি রয়েছে আমরা আজকে সে প্রসঙ্গে আলোচনা করতে যাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে তিনজন মেহমান যুক্ত রয়েছে পরিচয় দিয়ে আমি শুরু করতে যাচ্ছি আমাদের সাথে যুক্ত রয়েছে নোয়াখালী হাতিয়া দুই নং চানন্দী ইউনিয়নের ছাত্রদল সভাপতি সারোয়ার হোসেন শুভ এবং তারই পাশাপাশি যুক্ত রয়েছে হাতিয়া উপজেলা দুই নং চানন্দী ইউনিয়ন আওয়ামী যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলী সাহেব যিনি ডিসি মহোদয়ের থেকে কথা বলে দুই নং ছানদী ইউনিয়নের নদী ভাঙ্গন রোধের জন্য দশ হাজার বস্তা জিও ব্যাগের ব্যবস্থা করেছিলেন আমরা এই মুহূর্তে তেনার সাথে আলোচনা করতে যাচ্ছি দর্শক আপনারা অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন এবং আমাদের উপরে রয়েছেন আমাদের মেরাজ মাহমুদ ভাই আপনারা অবগত রয়েছেন দর্শক মেরাজ মাহমুদ ভাইয়ের দৈনিক ছানন্দি ইউনিয়নে জনতা বাজারের পাশে বাড়ি ছিল এবং তিনারও এই বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে আমরা আজকে এই নদীর বিষয়ে আলোচনা করব আমাদের ইউসুফ ভাই সর্বপ্রথম আমাদের এই নদী বিষয়ে আমাদেরকে আমাদের সাথে আলোচনা করবেন ইউসুফ ভাইয়ের কাছে আমি একটা প্রশ্ন রাখতে যাচ্ছি ইউসুফ ভাই জি হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম বলেন আপনি নোয়াখালী হাতিয়া দুই নং চানন্দ ইউনিয়নের যে নদী ভাঙ্গন এই নদী ভাঙ্গনের বিষয়ে আপনি অবগত রয়েছেন এবং আপনি নিজেই ডিসি মহোদয়ের কাছ থেকে আপনি কথা বলে দশ হাজার জিও ব্যাগের ব্যবস্থা করেছেন এবং আপনি জানেন যে নোয়াখালী হাতিয়া যে নদী ভাঙ্গনের সমস্যাটি এটা নোয়াখালী হাতিয়া দুই নং চানন্দ ইউনিয়নের মানুষের প্রধান সমস্যা কিন্তু এই জিও ব্যাগের যে ব্যবস্থা দশ হাজার জিও ব্যাগের ব্যবস্থা করেছেন সেটা কিন্তু কাজটা কিন্তু সম্পন্ন হয় নাই এবং এই জিও ব্যাগের ছোঁয়া মানুষ দেখতে পায় নাই এটার পিছনে মূল রিজনটা কি এবং আমাদের এলাকার প্রতিনিধি ক্ষমতাসীন বর্তমান আপনারা যারা রয়েছেন পনেরো বছর ক্ষমতায় থাকা সত্ত্বে কেন এখানকার যে নদী বাঙ্গনের প্রধান এই সমস্যাটা এটা এখন পর্যন্ত সলভ হলো না আপনি এই বিষয়ে কথা বলবেন আপনার সময় হচ্ছে চার মিনিট হ্যাঁ, আসলে ইলিয়াস ভাই আমি সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি এবং আমাকে এখানে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক আপনি যেটা বলছেন যে নদী ভাঙ্গন সমস্যা চারন্দি ইউনিয়নের এটা ঠিক আছে তবে মূল কথা হচ্ছে যে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ আর এই প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য এখানে অনেক অর্থের প্রয়োজন অনেক সময়েরও প্রয়োজন বললে তো আর হয় না তবুও যখন এই আপনার এই চালন্দি ইউনিয়ন যখন নদীর গর্ভে বিলীন হতে চলছে আমাদের সার্বিক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আলী সাহেব উনিও এখানে কয়েকবার আসছেন আমি ওনার সাথে কথা বলছি এবং উনিও দেখেছেন তারপরে আমি যে ডিসি মহোদয়ের সাথেও কথা বলেছি বিভিন্ন দিকে আলাপ আলোচনা করে এখানে আপনার এই দশ হাজার জিও ব্যাগের ডাম্পিং এর জন্য ব্যবস্থা করা হয়েছিল আপনারা জানেন কিনা আমি জানি না সেটা আমি আপনাদেরকে জানাই রাখি ডিসি মহোদয় যে দশ হাজার জিও ব্যাগ দিয়েছেন কিন্তু আসলে এখানে নাই কোনো অর্থ যার জন্য এখানে সঠিকভাবে ডাম্পিং এর কোনো ব্যবস্থা হয় নাই আমি যেটা বলতে চাইছি যে যখন বিষয়টি এমপি মমতাকে জানিয়েছিলাম তখনই উনি বলছে যে আসলে এখানে তো অনেক সময়ের প্রয়োজন আর এই দশ হাজার জিও ব্যাগ দিয়ে বা কি হবে যার জন্য এগুলো হয় নাই আপনারা জানেন একটা জিও ব্যাগের ওজন হচ্ছে হলো যখন ভিতরে বালি ভরাট করায় এটার ওজন হচ্ছে হলো আশি কেজি ন্যূনতম আর এটা আমাদের এই এলাকার লোকাল মানুষের পক্ষে সম্ভব না আসলে অনেক দিক বিবেচনা করে আর তাছাড়া তখন বর্ষার মৌসুম ছিল আপনার টাকা পয়সা ছিল না আজকে মনে করেন সরকারি কোনো বাজেটও নাই তো এগুলা পাবলিক ফাংশনে মানে এগুলো আসলে সম্ভব না তো তবুও আমাদের এমপি মহোদয় এই উদ্যোগটা হাতে নিছে আশা করি আপনারা দেখতে পারবেন এই কাজটা দৃশ্যমান হবে এবং চলমান হবে কিছুদিনের ভিতরে আমাদের যিনি বর্তমান নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আজারউদ্দিন সাহেব উনিও এ বিষয়ে খুব আপনার খুব কি বলবো আমরা যতটুকু এই নদী ভাঙ্গন রোধে উদ্বিগ্ন ওনারা তার চাইতেও সিরিয়াস কারণ আমরা বললে তো আর হবে না আর এটা তো জাতীয় সমস্যা ঠিক আছে আমার কথা কি ক্লিয়ার হয়েছেন আপনি জি আপনার কথা বুঝতে পারছি ইউসুফ ভাই আমি আপনাকে একটা কথা বলতে চাই যে আপনি আরেকটি প্রশ্নের জবাব দেন যে আমি আমার প্রশ্নের শুরুতে বলছিলাম পনেরো বছর ক্ষমতায় থাকা সত্ত্বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই প্রবলেমটা দশ থেকে এগারো বছর ধরে এই দুই নং চাউন্দি ইউনিয়ন ভেঙে ভেঙে আসতে আসতে এখানে প্রায় বিশ কিলো জায়গার মতো ভেঙে গেছে আপনার কথা বুঝতে পারছি থেকে বছর আসলে আপনি জানেন যে হ্যাঁ, আপনি বলছিলেন আপনি বলছিলেন যে যে বর্ষার মৌসুম বর্ষার সমস্যা বর্ষার মৌসুম এটা তো আসলে পনেরো বছরের ভিতরে এই সমস্যাটা কতবার থাকতে পারে এবং সেটা হচ্ছে আমি আপনাকে বলি আপনি ঠিক আছে আর্থিক এই সমস্যার কথা বলছেন তবে আর্থিক সমস্যা যেহেতু বর্তমান ক্ষমতাসীন দল সাথে আপনারা জড়িত আওয়ামী লীগের রাজনীতি করে যেহেতু আপনাদের এই এলাকার প্রতিনিধি আচ্ছা। হিসাবে আপনারা দায়িত্ব পালন করছেন তাহলে অর্থটা এখানে এই প্রোভাইড করবে কারা না আপনি আপনি জানেন যে নদী ভাঙ্গন দশ থেকে পনেরো বছর না আমার জন্মের আগ থেকে আমি দেখেছি আমাকেও আপনার এই নদী সার্ভার গ্রাস করে ফেলছে অলরেডি তবুও তখন আপনার এই যে আপনি বলতেছেন পনেরো বছর বর্তমানে আপনি জানেন যে ননসিরিয়া ঘাটের কাজটা আপনার প্রায় শেষ হয়েছে আরো কিছু চলমান আছে তারপরে এগুলো তো আপনি বললে একসাথে তো আর হয় না সময় লাগে লাগে তারপরে আপনার এগুলা এই যে জিও ব্যাগ মনে করেন এখানে তো ছোট আকারের নদী না এটা এই মেঘনা নদী অনেক বড় আকারের আর এখানে মনে করেন সরকারি ভাবে যদি কোনো বাজেট না থাকে আমি যতটুকু জানি যেমন আমাদের সার্বিক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আলী সাহেব এবং আমাদের বর্তমান এমপি আয়েশা ফেরদোস ওনারা জাতীয় সংসদেও এটা উত্থাপন করছে আমি যতটুকু জানতে পারছি তাছাড়া আপনার এটা প্রায় একনেকের একনেকে আছে এখনো পাশ হয় নাই তো আমি আশা করব একনেকে পাশ হয়ে মানে আসবে আমরা যতটুকু জানছি তা আপনাদেরকে জানাইলাম আর এই যে পনেরো বছর নদী ভাঙতেছে শুনেন নদী নদী তো আসলে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ আমি প্রথমেই বললাম আপনার হাতিয়ার চারপাশেই তো নদী ভাঙতেছে কয় পাশে বা দেবে যেমন আমি আমি বলি এখন তো মনে করেন এই আইসাপ্পেদুস এমপি ঠিক আছে এর আগেও তো মনে করেন ফজলুল আজিম সাহেব এমপি ছিল ওনার আমলও তো নদী ভাঙ্গন ছিল কই ওনারাও তো তেমন একটা কিছু করতে পারেনি তা আসলে আমি ওই রকম বিতর্কে যাব না শুধু এটাই বলবো মোহাম্মদ আলী সাহেব কি করতেছে একটু দেখেন যেমন ননসিরিয়া ঘাট শেষ করছে ভয়াসর চেয়ারম্যান ঘাট ওখানে কাজ চলমান ইতিপূর্বে ইতিপূর্বে এমপি মহোদয় এখানে আপনার বিশ লক্ষ টাকা দিয়েছে এই চামন্দি ঘাটের জন্য আপনি প্রয়োজনে আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আজারউদ্দিন সাহেব ওনার সাথেও আলাপ আলোচনা করতে পারেন আসলে এগুলো আপনারা জানেন বিভিন্ন পত্র পত্রিকাতেও আসছে ঠিক আছে জি আমাদের আগের একটা অনুষ্ঠানে আমরা এই বিষয়ে আলোচনা করছি ঠিক আছে আমরা আপনার কাছে ফিরে আসতেছি আমরা এই মুহূর্তে আমাদের সারোয়ার হোসেন শুভ ভাইয়ের কাছে যাব সারোয়ার হোসেন শুভ ভাই আপনি মোহাম্মদ ইউসুফ ভাইয়ের কথা আপনি শুনছেন আমি আপনাকে ইউসুফ ভাইয়ের কথা থেকে আমি একটা প্রশ্ন করতে চাই যে ইউসুফ ভাই বলেছে যে চানন্দি ইউনিয়নে বিশ লক্ষ টাকার একটা বাজেট করা হয়েছে যে নদী ভাঙ্গনকে কেন্দ্র করে এবং বিশ লক্ষ টাকার বাজেট বলতে এটা শুধু এমপি মোহাম্মদ আলী সাহেবের ইয়ে থেকে দেওয়া হয়েছে ব্যক্তিগত ব্যক্তিগত ব্যক্তিগত পান থেকে হ্যাঁ। এবং উনি আরেকটা কথা বলেছে যে আরো বড় অঙ্কের একটি বাজেট এই নদী ভাঙ্গনকে কেন্দ্র করে বিশেষ করে আপনি সাড়ে তিনশো কোটি টাকার যে বাজেটটি করা হয়েছে সে বাজেটের কথা বলছেন যেটা আমাদের যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী যে বাজেটটি করে গেছে আপনি সেটার কথা বলেছিলেন নাকি না আমি ওটার বলি নাই তো ওটা যতটুকু জানি ওটা আপনার আমাদের একনেকে আছে যে কোনো মুহূর্তে পাশে যেতে পারে যাই হোক সারোর ভাই আপনি আমার এই প্রশ্নের জবাব দিবেন যে ওটা একমাত্র আমাদের এই এমপি অবদান মানে বিগত অনেক সরকার আসছে এরকম অবদান কেউ রাখতে পারেনি ঠিক আছে ঠিক আছে আপনারা সেটা প্রশ্ন যেটা ভাই কাছে আমার প্রশ্ন যেটা ভাই আপনি এই প্রশ্নটা জবাব দিবেন আপনারও কিন্তু বাড়ি বেশি দূরে না যে নদীর কাছ থেকে বেশি দূরে না কিছুদিন পর হয়তো আপনারই উঠে যেতে হবে কিন্তু আমাদের ইউসুফ ভাই একটা কথা বলছে যে এলাকার প্রতিনিধি এখানে কতটুকু অবদান রাখছে এবং উনি বাইরের অবদান সম্পর্কেও বলেছে কিন্তু আপনাদের নিজ এলাকায় আপনারা কতটুকু অবদান দেখেছেন আর এটা কতটুকু কত সময় ধরে এই প্রবলেমটা প্রবলেম সলভ হওয়ার আশঙ্কা কত আগে ছিল বা এখন পর্যন্ত হয় না কেন আপনি এই বিষয়ে বলবেন আপনি পাঁচ মিনিট শেষ করবেন <laughs> ধন্যবাদ আমার সহ আলোচক বিন্দু ডক্টর ইসুফ ভাই এবং মেরাজ মাহমুদ এবং আজকের মানে উপস্থাপক ইলিয়াস হোসেন এখানে আমি একটু সময় নিয়ে কথা বলতেছি কারণ হলো এই চরের মানে বসবাসটা শুরু হয়েছে আমাদের যত সম্ভব মানে দুই সাল থেকে মানুষের মানে বসবাস মানে, বসবাসটা শুরু হয়েছে তখন চরটার নাম দিয়েছে নঙ্গলিয়াস এই থেকে আমাদের এই চরের মানুষের যে বাগান হ্যাঁ হ্যাঁ খাল বিল এগুলার মানুষ মানে আস্তে আস্তে আস্তে আস্তে মানে এগুলা কি মানে বাদযোগ্য করে তুলেছে এখানে জলদস্যু বনদস্যু অনেক কিছু ছিল অনেক মানুষ মারা গেছে এদেশে এই সম্পদ এই ছড়ে এসে অনেক মা বোন ইজ্জত হারাইছে তারপরে দুই সালে এসে এটা এক নং হর্নি এবং দুই নং সানদীদের <clears throat> মানে নামকরণ হয়েছে এটাই আমার ওই যে এমবি সাহেবের মানে অবদান এটা হলো বকশিলী বজুল আদিন সাহেবের অবদান দুই সালে বেগম জিয়া কলেজ মাঠে আসি এটার ওই যে ঘোষণা করছে এক নং হর্নি দুই নং সানন্দি ঠিক আছে শুরু করো হ্যাঁ এটা দুই সালে আদিন সাহেব বেগম জিয়াকে যখন কলেজ মাঠে উনি এসে ঘোষণা দিয়েছেন হর্নি সানন্দি আমাদের আমরা তখন ছোট ছিলাম উনি ওনারা দুই হাজার ছয় এক এগারো শেষ পরপর দুই হাজার যে সানন্দি হর্নিতে মানে সর্বোচ্চ অবদান হইলো ফকশল ফজলুল আদিম সাহেব উনি সিডিএসপির মাধ্যমে পানি সম্পদ মন্ত্রীকে দিয়ে ক্যারিনচর সহ ক্যামেরাটা অন করুন আপনি আপনি যেটা বলছেন যে ফজলুল আজিম সাহেবের অবদান ঠিক আছে আপনি শুনছেন আসলে আপনি শুনছেন এক জিনিস আর বাস্তবতা হলো আরেক জিনিস ঠিক আছে আপনি শোনা কথা বলে মানে লাভ হবে না না শোনা কথা না আমি আমি বলতেছি বাস্তবতাটা বলবেন ঠিক আছে বাস্তবতাটা হ্যাঁ, হ্যাঁ বাস্তবতাই বলবো আমি এখন মূলত হলো ধরো ভাইয়া বলছে যে বিগত দিনে তো হাতিয়া নদী ভাঙন ছিল ভাঙিয়ে তো যারা মানে দায়িত্ব ছিল তারা কি করছেন তমরুদিতে যে ডাম্পিং ব্যবস্থাটা হয়েছে তমরদি বাজার প্রায় উঠে গেছে তমরদি বাজারের জন্য জায়গা দেখছে লোয়ার ফ্লোর ওইখানে সেখানে বেরিবা মানে সেখানে যে বলকবাদ হয়েছে সেটা তো ফকসিল ফজলুল সাহেবের অবদান সেটা তো অস্বীকার আচ্ছা, করতে পারবেন না তারা ফজলুল ফজলুল আজিম সাহেবের অবদান ঠিক আছে ইউসুফ ভাই ইউসুফ ভাই আমরা আপনার কাছে আবার ফিরে আসবো আপনার কাছে আবার ফিরে আসবো আচ্ছা। সারার ভাইকে বলতে দিন সমস্যা নেই উনি বলুন আপনি বসুন রাখেন আমি আমরা আবার ফিরে আসবো আপনি হ্যাঁ সেটা উনি করছেন হ্যাঁ। এখন 2000 এই যে আমাদের আমরা আমাদের সমস্যা নিয়ে আসি আমি পুরো আত্মীয় নিয়ে কথা বলবো না আমি শুধু আমার সানন্দি যেটা যে আমার বাসস্থান যেটা মা মাটি আমার সেই জায়গা নিয়ে আমি কথা বলবো এই সানন্দি মানে হনি মানে সানন্দিটা প্রায় আজকে 11 থেকে 12 বছর মানে যে ক্যারিন শহর থেকে ভাঙা শুরু হয়েছে ওইখান থেকে যে ভাঙা শুরু মানে হইতে হইতে এখন প্রায় আমার বাড়ির কাছাকাছি মানে সানন্দি প্রায় শেষ পর্যায়ে এখন এখন ওনারা তো আজকে প্রায় আট বছর দুই হাজার চোদ্দতে ওনারা ক্ষমতায় মানে এমপি দুই হাজার নয় সাল থেকে এই আমিল সরকার ক্ষমতায় এসেছে আইসা আলী এমপি হয়েছে উনি দুই হাজার চোদ্দতে আসি উনি এমপি হয়েছে এখন মূলত হলো আমরা তো অনেক বাইনা অনেক কিছু শুনেছি ওনারা অনেক কিছু দিবেন অনেক কিছু করবেন অনেক আশা অনেক কিছু আমাদেরকে মানে বলেছেন এখন তো আমরা এখন পর্যন্ত কোনো আশা কোনো রূপ পাই না ওনারা সড়ক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবকে মানে হাতিয়াতে আনি এই তারপরে যে ভূমি প্রতি ইয়া পানি সম্পদ প্রতিমন্ত্রী ওনারাও এসেছেন ওনারাও এই শহরের মানুষকে আশ্বস্ত করেছে মানুষ বুক ভরা আশা নিয়ে তাদের কথা শুনছে কিন্তু কোনো আশার প্রতিফলন হয়নি এখন মানে লাস্ট পর্যায়ে মানুষ মানে প্রায় তো এই যে মানে সানন্দ ইউনিয়নে প্রায় আটচল্লিশ হাজার মানে বসতি ছিল আটচল্লিশ হাজার ভিতরে এখন আর মনে হয় না দশ হাজার পরিবার এখনো আছে হ্যাঁ মানে দশ হাজার মানে ভেঙে তো পুরাই চলে গেছে এখন যে মানে বাংলার যে গতি তারপর আবার ইলিয়া ইয়া ইসুফে আরেকটা বলছে প্রাকৃতিক দুর্যোগ আমি ওনার কথা মানি প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এখানে একটা কথা হলো প্রাকৃতিক দুর্যোগ তো রামগতির বেলায় প্রাকৃতিক দুর্যোগ বোলার বেলা মনপুরা তারপরে আছে সন্দীপ এগুলা তো প্রাকৃতিক দুর্যোগ কিন্তু ওনারা তো ডাম্পিং ব্যবস্থা ওনারা মানে করছে ওনারা যে রামগতি মেজর মনান সাহেব উনি এই যে সেনাবাহিনীর মাধ্যমে ওনাদের কাজ হইতেছে তারপরে আপনি বোলাতে যান মনপুরা সন্দীপ ওনারা তো কাজ করছে এখন আমাদের কেন হইতেছে না আমাদের আমরা সেই নতুন যখন বেডি হয়েছে এমপি সাহেব যখন ইয়া আইসালি যখন এমপি হয়েছেন তখন উনি আসছিল ওনার ইয়াতে আমি এটা সামাজিক সংগঠনে ব্যানার নিয়ে গেছিলাম তখন উনি বলছে যত দ্রুত সম্ভব আমরা একনেকে পাশ করব কিন্তু এখন আজকে প্রায় ছয় সাত বছর হয়ে গেছে ছয় সাত বছর হয়েছে ওনার যে একনেকে এখনো পাশ হয়নি এখন মূলত ইলিয়া সাহেব এখানে একটা কথা হলো আপনার যে ব্যক্তিত্ব এবং যে ক্রয় ক্ষমতা ইয়া এই যে কথাবার্তা এখন আপনাকে তো একটা জিনিস চাইতে হবে ভালো করে তখন আপনাকে দিবে এখন অন্যান্য আমাদের পাশের এলাকাগুলা বিভিন্ন এমপিরা এগুলা এই যে সরকার থেকে একদিকে পাশ করে আনতেছে কারণ আমাদের সমস্যা কেন আমাদের আসতেছে না কেন আমরা তো চেষ্টা করতে হবে আমাদের তো ওই যে ওই ধরনের গ্রহণযোগ্যতা থাকতে হবে এখন তো গ্রহণযোগ্যতা না থাকার কারণে এই অবস্থা আমাদের এখন মূলত হইলো আজ যে কিছুদিন আগে ইউপি নির্বাচন হয়েছে ইউপি নির্বাচনে ওনারা ভোটার আগে বলছে যে আপনারা হ্যাঁ, আমাদের নৌকা মার্কা নিয়ে ভোট দেন আমরা নদী ভাঙ্গন রোধ করব আমরা মানুষ যেভাবে নির্বাচন যেভাবে যাক ওনাদেরকে মানুষ ভোট দিয়েছে ওনারা নির্বাচিত হয়েছেন যাক ওনারা খুশি হয়েছে কিন্তু সানন্দীবাসী তো কোনো এই যে আশা আকাঙ্ক্ষা মানে স্বপ্ন পূরণ হয়নি এখন পর্যন্ত আরো ক্ষতি আরো নদী ভাঙ্গার আরো গতি বেড়ে গেছে এখন আমার আলোচক আমি আমার ওই যে ডাক্তার সাহেবকে বলবো চেষ্টা করেন সবাই মিলে কে করছে বা কে করোনো এখন দেশের দুরবস্থা এখন এই অবস্থাতে আমার মনে নেই একনিকে আর এটা পাশ হবে ওনারা হয়তো আমাদেরকে স্বপ্ন দেখাইতে পারে আপনার স্বপ্ন দেখতে পারবো কিন্তু হয়তো এটা বাস্তবায়ন হবে না ঠিক আছে সারর ভাই আপনার গুরুত্বপূর্ণ কথা আমরা শুনছি আমরা এই মুহূর্তে চলে যাব মেরাজ ভাইয়ের কাছে মেরাজ ভাই আপনি দুইজনের বক্তব্যই শুনলেন মেরাজ ভাই মাইক্রোফোনটা অন করবেন আপনি দুইজনের বক্তব্য শুনলেন এবং দুইজনের বক্তব্য থেকে কম্পেয়ার করে আপনার যে আপনি একজন নদীভাঙ্গা মানুষ কিন্তু এবং আপনি অন্য স্থানে কিন্তু আপনার বাড়ি করা লাগছে দুইজনের বিষয়টাকে কম্পেয়ার করে যে এই বর্তমান পরিস্থিতি কি করা প্রয়োজন এবং যে আমি একই প্রশ্ন বারবার করতেছি যে ক্ষমতাসীন দল কিন্তু পনেরো বছর কিন্তু ক্ষমতা এখন রানিং চলতেছে কিন্তু এটা ওনারা ক্ষমতায় আসার প্রথমেই এই কাজটা কিন্তু আমার মনে হচ্ছে এটা করা উচিত ছিল যেহেতু নদীবাঙ্গনের এই প্রবলেমটা অনেক জটিলতা জটিলতা বৃদ্ধি পাচ্ছে তো সেক্ষেত্রে আপনি দুজনের কথা থেকে কম্পেয়ার করে আপনি আপনার মন্তব্য জানাবেন যে আপনার বর্তমান পরিস্থিতিটা কিভাবে পার হয়েছে আসসালাম আলাইকুম ধন্যবাদ জানাই এখানে আমাদের সিনিয়র মোহাম্মদ ইসুফ ভাই ডক্টর ইসুফ সাহেব আছেন বড় ভাই সারাওয়ান হোসেন শুভ ভাই আছেন এবং হোস্টে আছেন আমাদের ইলিয়াস হোসেন তো সবাইকে ধন্যবাদ আজকে চানন্দি ইউনিয়নে নদী নদীভাঙ্গন নিয়ে একটা মিটিং করার জন্য যেখানে আমরা আচ্ছা। আমাদের মনোপ্রকাশ আমাদের যে নদী ভাঙ্গি আমরা কিভাবে দুজন নং থেকে আজ বিভিন্ন জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সাধারণ মানুষগুলো সেই বাপ মূর্তিগুলো আমরা প্রকাশ করার সুযোগ পাচ্ছি তারপরে আমাদের ডক্টর ইসুফ সাহেব যেটা বলেছেন প্রাকৃতিক দুর্যোগ অর্থের প্রয়োজন এই বিষয়ের কারণে হচ্ছে নদী ভাঙন রোধ বা জিও ব্যাগ বলেন বলকবাদ বলেন এগুলোর কাজ দীর্ঘদিন হচ্ছে না আমার মূলত আমার আমার যে মেন বাড়ি ছিল আমি কিন্তু আমার জন্মস্থান থাকিয়া আমি হাতিয়া তমরুদ্দিন ইউনিয়নে ছিলাম যেখানে ফজরুল আদিম সাহেব থাকা অবস্থায় যখন তমরুদ্দিন ইউনিয়নে হচ্ছে যখনই হচ্ছে নদী ভাঙ্গার একটা ভাঙতেছে তখন হচ্ছে আমরা ওখান থেকে নদী ভাঙ্গার ভয়ে নদী ভাঙ্গার ভয়ে ওখান থেকে আমরা সরে চলে আসি ঠিক আছে আসার পর পরে হচ্ছে ফজরুল আদিম সাহেবের ওখানে উনি ক্ষমতায় ছিলেন ওনার ওখানে হচ্ছে গাঞ্জিও ব্যাগ ডাবিং করে যেটা কিছুক্ষণ আগে হচ্ছে সারোয়ার হোসেন শুভভাবে বলেছে তারপর হচ্ছে আমাদের ওই জায়গাটা কিন্তু এখনো আছে কিন্তু আমরা যখনই সরে আসলাম সরে আসার পর থেকে হচ্ছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে প্রায় পনেরো বছর পোন্ধৰ বছৰ হয়েছে হৈছে লীগ ক্ষমতাই আছে তো আলহামদুলিল্লাহ ওই সময় থেকে যে নদী ভাঙতেছে এখনো ভাঙতেছে যে এরপরে অর্থের প্রয়োজন অর্থের প্রয়োজন নিয়ে হচ্ছে আমাদের ডক্টর সাহেব বলেছেন এই নদী আজকালকের ব্যাপার না এটা বাংলাদেশে অনেক রকম উন্নয়ন হচ্ছে এবং রামগতি হতে বোলা বিভিন্ন জায়গায় নদী রোধের কাজ হচ্ছে শুধুমাত্র এই জায়গাতে হচ্ছে না কোথায় হচ্ছে না দুই নং চানন্দিতে হচ্ছে না হাতিয়াতে হচ্ছে না হাতিয়াতে কিন্তু টুকটাক কাজ কিছু মানুষের উদ্যোগের হচ্ছে যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি এটা অস্বীকার করার কোনো ওই নেই কিন্তু যদিও এই নিজ উদ্যোগের কাজগুলো আমাদের দুই নং আনন্দ ইউনিয়নের মানুষ করতে চেয়েছে সেখানেও কিছু বাধা সৃষ্টি হয়েছে যেটা সাধারণ মানুষে করতে পারেনি যেটার প্রমাণ উনি নিজে দিতে পারবে আর জন্মের আগ থেকে নদী ভাঙ্গন হচ্ছে এই বিষয়টা কিন্তু হচ্ছে এবং হচ্ছে নদী ভাঙ্গনের কাজও হচ্ছে নদী ভাঙ্গন সব জায়গাতে হচ্ছে আবার কাজও হচ্ছে এটাও বাস্তব ঠিক আছে আর এক নাকি আপনাদের যে পাশ এক নাকি যে ইয়েটা পাশ হওয়ার কথা সেটা এক নাক কত বছর কিংবা কত যোগ পরে হবে সেটা একটু ক্লিয়ার করবেন এটা আমি আমার ভাইয়ের কাছে প্রশ্ন রাখলাম ইউসুফ সাহেবের কাছে ভাই আপনি এটা একটু ক্লিয়ার করবেন যে এক কত বছর কত যুগ পরে এটা শেষ হবে আপনাদের হ্যাঁ এখন হচ্ছে আমাদের যে সেতু মন্ত্রী ওবাদুল কাদের সাহেব পনেরো তারিখের কথা বলছে আর এই পনেরো তারিখটা আসলে হচ্ছে কত সাল কিংবা কবে আসবে এই জিনিসটা একটু ক্লিয়ার করবেন কারণ আর আপনাদের আমাদের সানন্দি কিংবা হাতিয়ার যে নদী বাঙ্গন নিয়ে আমাদের অনেক বেশি লক্ষ্য এটার দিকে আমাদের অনেক বেশি লক্ষ্য সেটা হচ্ছে আমরা সরাসরি দেখতে পাচ্ছি কারণ হচ্ছে কিছুদিন আগে হচ্ছে সেতু মন্ত্রী ওবাদুল আসছে অনেক বছর হয়ে গেছে মনে এরপরে পানি মন্ত্রী উনিও এসেছে তো এই যে ওনারা আসতেছে এটাও কিন্তু আমাদের একটা লক্ষ্য কারণ হচ্ছে ওনাদেরকে আমরা আনতে পারতেছি ইভেন হচ্ছে কাজ হচ্ছে না কাজ না হইলেও আমরা ওনাদের কি করতেছি আনতে পারতেছি যদিও ওনারা মিথ্যা আশ্বাস দেয় আর মিথ্যা আশ্বাসটা কিন্তু আমলিক দিয়ে থাকে এটা আমরা নতুন করে বলার কিছু নেই ঠিক আছে আমরা কিন্তু আমলিক থেকে মিথ্যা আশ্বাস পাই এটাই স্বাভাবিক বিষয় ঠিক আছে তো আমরা মূল কথা হচ্ছে সানন্দ ইউনিয়নের মানুষ কিংবা নদী বাঙ্গনের যে প্রবলেমটা আমার কিন্তু সানন্দ ইউনিয়নে কেন সানন্দ পুরা ইউনিয়ন যদি ভেঙেও যায় আমার কিন্তু কেন কিছু আসবে না আমার কিছু হবে না ইভেন হচ্ছে এই আজকের এই মিটিং এ যুক্ত হওয়ার কারণটা হচ্ছে গত কিছুদিন আগে সাদ্দাম বাজারে কবরস্থান মসজিদ যেভাবে ভাঙছে এবং হচ্ছে মানুষের যে আত্মনাদ চিৎকার আমরা শুনতে পারছি যেটা আমরা হচ্ছে বিগত কয়েকদিন আগে আমাদের জনতা বাজার জনতা ঘাট জনতা বাজার জামে মসজিদ ভাঙার সময় আমরা দেখছি যে যেটার কারণে আজকে আমরা এই লাইভটা করার উদ্দেশ্য কিংবা লাইভে আসার উদ্দেশ্য সানন্দী কিন্তু আমার কিছু নেই ওকে সানন্দিতে আমার কিছু নেই আমার কিছু সানন্দি পুরা ভেঙে গেলে কিন্তু আমার কিছু আসবে না বাট আমার কিছু যাবে না আমার এক টাকা ক্ষয়ক্ষতি হবে না কিন্তু এই লাইফটার করার উদ্দেশ্য যে আমাদেরকে বারবার ঘুরিয়ে পিছিয়ে যে মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে এই মিথ্যা আশ্বাসটা কবে শেষ হবে কারণ এই মিথ্যা আশ্বাস শেষ হতে কি আওয়ামী লীগ বলেন কিংবা বর্তমান ক্ষমতাশালী হাতিয়ার এমপি মহোদয় আরো কত বছর সময় দিতে হবে কিংবা সানন্দ ইউনিয়ন কি পুরাটাই চলে গেলে এই মিথ্যা আশ্বাসটা শেষ হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মেজাজ ভাই আপনার আলোচনা শুনছি মোহাম্মদ ইউসুফ ভাই আপনার হ্যাঁ কাছে ঘুরে ফিরে একটাই প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে যে আমি সবকিছু মিলিয়ে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে সারার ভাই কিছু কথা বলছে তারপরে আপনি শুনছেন মেরাজ ভাই কিছু কথা বলছে সবকিছুর কথা হ্যাঁ, হ্যাঁ। পরিপ্রেক্ষিতে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে আপনারা আর কত বছর ক্ষমতায় থাকলে এই নদী বাঙ্গনের এই বিষয়টা সলভ করতে পারবেন মানে আর কত বছর ক্ষমতায় থাকতে হবে এলিয়া সাহেব আপনি বুঝেন ঠিক আছে এগুলা সরকারের জনপ্রতিনিধিদের কাজ তবুও আমরা সরকারি দলের লোকজন এবং আমরা সরকার দলেই করে থাকি এবং এমপি মমতা সাহেবের যেহেতু উনি আওয়ামী লীগ করে আমরাও আওয়ামী লীগ করি বা আমরা যে কোনো বিষয়ে ওনার সাথে সলা পরামর্শ কর্মী বা করি আমরা ওনার কর্মী ঠিক আছে আসলে নদী ভাঙন এক কথাই এটা প্রাকৃতিক সমস্যা আর এটা ছোটখাটো বিষয় না তবুও আমরা আমাদের এই যে এমপি মহোদয়কে সবসময় বলি এবং জানি জানাই উনিও জানে এখানে যে নদী বাঙ্গন হচ্ছে যেমন কিছুদিন আগে জনতা বাজার বিলীন হয়ে গেল জনতা বাজারের কেন্দ্রীয় মসজিদ এটিও বিলীন হয়ে গেল ইতিমধ্যে আপনার এই যে চাদাম বাজার কেন্দ্রীয় মসজিদ ওটাও বিলীন হয়ে গেল এগুলা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসছে আসলে এখানে তো আর বললে হয় না আমি এই কিছুদিন আগেও পানি উন্নয়ন এমপি মহোদয়ের সাথে কথা বলার পর পানি উন্নয়ন বোর্ডের যে অ্যাক্সিডেন্টের সাথে কথা বলছি এটা আমার কথা না ঠিক আছে এটা এমপি মহোদয়ের সাথে কথা বলার পরে জানতে পারলাম ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন ইউসুফ ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি আপনি যখন ভাই আমাকে সেকেন্ড আচ্ছা একটু সময় দেন আমাকে আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনার কাছে যখন কেন দশ হাজার জিও ব্যাগ ডিসি মহাজের কাছ থেকে আসলো আপনার কাছে জনতা বাজার কয়েক কয়েকদিন পড়েছিল ওই ব্যাগ কেন এখান থেকে আবার কেন হাতিয়াতে নিয়ে যাওয়া সময় হচ্ছে তখন ওখান থেকে আবার এই ব্যাগকে কেন ব্যাগ আনা হয়েছে কেন এই ব্যাগগুলো ওখান থেকে নিয়ে যাওয়া হলো এটা এটা উত্তর দিন আসলে সাহেব আপনি এটা এটা জানেন না যে যখন এই চানন্দি ইউনিয়নে জিও ব্যাগ আসছে ঠিক আছে আপনার কথা হচ্ছে যে এই জিও ব্যাগ গুলি কেন হাতিয়ে চলে গেল এই হাতিয়া চলে যাওয়ার উদ্দেশ্য হলো কিছু কুচক্রী মহল কিছু কুচক্রী মহল আমাদের এমপি মহোদয়ের একে মিথ্যা রটানোর জন্য এই কাজ করেছে আমি যখন তাৎক্ষণিক এমপি মহোদয়ের সাথে আলাপ করি যে আমাদের এইখান এই চানন্দি ইউনিয়ন পরিষদ থেকে তখনকার প্রশাসনিক চেয়ারম্যান তাহলে কি আপনি বলতে চাচ্ছেন কুচুক্তির মহল মানে কুচুক্তির মহল গুলো বর্তমান ক্ষমতাশালী তখনকার প্রশাসনিক চেয়ারম্যান ছিল আব্দুর রহিম ক্ষমতাশালী তখনকার এই যে ইয়ানু ওই ওনার থেকে ওনার সাথে যোগাযোগ করে এই ইউনিয়ন পরিষদ থেকে জিও ব্যাগগুলা হাতিয়ে হাতিয়ে নিয়ে চলে যায় আমি যখন এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করছি যে এখানে এই যে জিও ব্যাগগুলা হাতিয়ে নিয়ে যাওয়া হয়েছে তখন উনি নিজেও জানতো না পরক্ষণে যখন যে প্রশাসনিক চেয়ারম্যান রহিম সাহেবের সাথে যোগাযোগ করলো তখন উনি স্বীকার করছে যে আমি হাতিয়েতে বস্তাগুলো নিয়ে আসছে এমপি মহোদয়ের সহযোগিতায় ওই জিও ব্যাগগুলি চামুন্দি ইউনিয়ন পরিষদে ফিরে আসছে ঠিক আছে এখন আপনাদের প্রশ্ন ওই বস্তা বস্তাগুলো কই বা ডাম্পিং হলো না কেন আসলে আপনারা জানেন কিনা আমি জানি না যদি এখানে আমরা সাধারণ পাবলিক এগুলি ডাম্পিং করতাম ঠিক আছে এতদিনে আমরা এই মামলা মামলাতে পড়া লাগতো সাধারণ মানুষের কাছে কি জন্য আপনারা জানেন না সেটা হলো সাধারণ মানুষ অতি উৎসাহিত হয়ে অনেক রকমের কাজ করে ফেলে তারপরে এটার জবাব দিতে দিতে গেলে এখন মামলার আওতায় আসতে হতো আপনারা জানেন না আমি আরো বলি আপনাদেরকে যে আমাদের মেহরাজ ভাই বলতে যে জিও গুলো কেন দেওয়া হয় নাই হ্যাঁ এটার সময় আছে সময় সাপেক্ষে এগুলা দেওয়া হবে আমি আপনাকে আগে বলছি যে করতে হলে আমি আপনাকে বলি যে কত হাজার পরিবার নিঃস্ব আমিও তো নিঃস্ব হয়ে গেছি আমি জানেন আমি মানে আমি বলি আপনাকে হ্যাঁ, শুনেন এই বিষয়টা এটাই তো

তারা তো ওই দলের হয়ে কাজ করতেছে না কারণ সবাই তো সবাই তো সবকিছু হয় না সবাই তো সবকিছু হয় না সেই ক্ষেত্রে তো ওই মানুষগুলা সফল না আমি আমার ভাবে বলি আমার সবকিছু শেষ শেষ হওয়ার পরও আমি টিকে আছি আমার নিজের রক্তের উপরে কারো রক্তের উপরে না কিন্তু আপনি টিকে আছেন অন্য রক্তের উপরে বা যেখানে হোক আপনি কোনো দল করে ওকে কিন্তু ওগুলো সাধারণ মানুষ করা সম্ভব না এটা সাধারণ মানুষ করা সম্ভব না ওকে আপনি যেভাবে বলতেছেন শুনেন আপনি যেভাবে বলতেছেন মনে হয় একটা আক্রোশ নিয়ে কথা বলতেছেন না আসলে একটা আক্রোশ নিয়ে কথা বলা ঠিক না এখানে কথা শুনে এখানে কথা হচ্ছে যে আমি কিছুদিন আগে এই যে যখন জোয়ার উঠছে আমি কিছুদিন আগে লাইভে দেখাইছিলাম যে আমার ঘরে পানি উঠছে এক কোমর ঠিক আছে অবশ্যই দেখাইছেন আমি আমি বলি আমি ব্যক্তিগতভাবে বলি আমি আপনাকে একটা জিনিস বলে রাখি সত্যকে কখনো মিথ্যা দিয়ে ডাকা যায় না আমি কিছুদিন আগে আমার বাড়িতে যখন এখানে বেড়িবাদ নাই আপনি জানেন আপনার যে নদী ভাঙনের কথা বলতেছেন এখানে নাই বেড়িবাদ নাই বাদ ঠিক আছে নাই না মানে যখন জোয়ার উঠছে আমার ঘরের ভিতরে পানি হয়েছে এক কোমর আমি তখন লাইভ দিয়েছি ঠিক আছে আমি দেশবাসীকে জানিয়েছি তো এখন কথা হচ্ছে যে যেটা একটাকে আছে আমি যখন এমপি মহোদয়ের সাথে কথা বলি যে দ্রুত আমাদেরকে বাঁচান নদী বাঙ্গনের হাত থেকে তো আমরা যতটা নদী বাঙ্গন রোধে সিরিয়াস আমাদের এমপি মহোদয় তার সাথে সিরিয়াস আমি আপনাদেরকে এগুলো বলে শেষ করতে পারবো না আর মেয়ারাজ মাহমুদ ভাই যেটা বলছে এখানে যে দশ হাজার কোথায় গেছে আমি এটা সে রাত সাক্ষী এখানে যে আসলে ভাগ্য ভালো এখানে যে আমরা নিজেরা যদি নিজেদের উদ্যোগে এই জিও ব্যাগ ডাম্পিং করাইতাম আজকে আমরা মামলায় পড়তে হতো কেননা আমাদের এমপি মহোদয় পরামর্শ ক্রমে আমরা এটাকে রেখে দিয়েছি এখনো ইউনিয়ন পরিষদে আছে আপনারা খবর নেন এটা কথাবার্তা চলছে কিছুদিন আগে আমাদের এমপি মহোদয় এই জিও ব্যাগ ডাম্পিং এর জন্য ওনার নিজস্ব তহবিল থেকে বিশ লক্ষ টাকা অনুদান দিয়েছে এটাও আপনারা জানতে পারছেন এবং এটার সাথে যেমন আপাতত সরকারি কোনো বাজেট না থাকা এটা আমরা জানি না পত্রিকাতে আছে এটা আমরা জানি না পত্রিকাতে আসলে একটু ক্লিয়ার করেন বুঝি নাই কোন পত্রিকাতে আছে আপনি বলছিলেন যে 20 লক্ষ টাকার যে বাজেটটা ওটা পত্রিকাতে আসছে সেটা কোন পত্রিকাতে আসলো ভাই ওটা আসলে কোন পত্রিকায় আসছে আপনি এটা একটা জাতীয় পত্রিকা আসছে আমি এই মুহূর্তে ঠিক ওই পত্রিকাটার নামটা বলতে পারলাম না ঢাকা ঢাকা পোস্টের একটা নিউজে দেখছিলাম এটা একটা ওয়েবসাইটে দেখছিলাম হ্যাঁ, ঢাকা পোস্টের হ্যাঁ, যাই হোক যেমন সম্ভবত এটা এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই যাই হোক বাস্তবায়ন হয়নি ওকে বাস্তবায়ন হয়নি বলতে ওটা চেয়ারম্যান সাহেবের কাছে হস্তান্তর করা হয়েছে জি জি জি বাস্তবায়ন হওয়ার পথে এবং চলমান হওয়ার পথে তো যাই হোক এখন কথা হচ্ছে যে আপনারা যেভাবে কথা বলতেছেন এটা মনে হয় যেন আমাদের ইচ্ছা হচ্ছে বা আমরা না না মানে, আসলে আসলে ইউসুফ ভাই ইউসুফ ভাই আসলে বিষয়টা সেটা না আমি যতটুকু বুঝতে পারলাম হ্যাঁ, যে আমি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই আমরা নদী ভাঙন রোধে যতটা হতাশ তার চাইতে আমাদের এই আয়েশা পেদুস এমপি মহোদয় আরো হতাশ এই নদী ভাঙন রোধে আপনারা খবর নেন আপনারা জানেন আমি গতকালকেও যে এমপি মহোদয়ের সাথে কথা বলছি শুধু নদী ভাঙন নিয়ে উনি উনি আরো সিরিয়াস ভাই একটা কথা বলি এদেশের জনগণ বুঝতেছে না আমাদের এমপি সাহেব মনে মানে কি কাজ করতেছে এমপি সাহেব এই আমাদের জনগণের জন্যই জনগণের কথা বলতেছে মানে কথা বলছে আপনি খবর নেন আমার একটা একটা মিনিট একটা মিনিট ঠিক আছে আমরা আপনার কথা শুনছি আমরা মেরাজ ভাই একটা মিনিট আমরা আমি একটা কথা বলি আমরা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন কথা বলি হ্যাঁ এই সমস্ত কে আসছে কে গেছে এগুলো এখন বাদ দিই আমরা কি করণীয় বা কি করলে মোটামুটি আমাদের সামন্দিটা একটু মানুষ নিরাপদ থাকতে পারবে যে সারর ভাই সারর ভাই সারর ভাই হ্যাঁ, আপনি ঠিক আছে ইউসুফ ভাই আপনার কথা শুনছি ঠিক আছে আমরা সারর ভাই কাছ থেকে একটা মিনিট কথা শুনি যে সারর ভাই আপনি এখন এই মুহূর্তে এই মুহূর্তে আসলে কি করা প্রয়োজন এবং বর্তমান ক্ষমতাসীন দলের এই মুহূর্তে এলাকার জন্য কোন অবদানটা এই মুহূর্তে প্রযোজ্য আমাকে একটা মিনিট সময় দেন আমি পরিষ্কার করে দিই এই মুহূর্তে কি করা প্রয়োজন এই মুহূর্তে যেটা করা প্রয়োজন সেটা আমাদের এমপি মহোদয় করতেছেন কি করতেছেন এই কিছুদিন আগে ওনার নিজস্ব তহবিল থেকে বিশ লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে বাকিটা আপনারা সামনে দেখতেছেন দেখবেন আশা করি খুব শীঘ্রই সমাধানের মানে নদীতে জিওব্যাগ ডাম্পিং এর কাজ শুরু হবে ঠিক আছে যখনই হবে তখনই আপনারা দেখতে পারবেন এখন আর আমি বলবো না কখন হবে বা ওটা আমি টাইম দিয়ে বলতে পারবো না ঠিক আছে আসলে এই সামন্দির মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবেই এমপি সাহেব এই কাজটি হাতে নিয়েছেন ঠিক আছে এটা একমাত্র এমপি মোহাম্মদ আলী সাহেবের পক্ষেই সম্ভব হ্যাঁ বলেন আমি সারোয়ার ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই যে সারোয়ার ভাই এই মুহূর্তে যে বর্তমান দৈনিক চানন্দির পরিস্থিতি অনুযায়ী এই মুহূর্তে এলাকার প্রতিনিধির আসলে কি করা উচিত এই নদী কে নিয়ে আমাদের ইউসুফ ভাইও এই প্রসঙ্গে কিছু কথা বলছেন যে এমপি সাহেব আসলে পদক্ষেপ নিচ্ছে এটাকে আপনি মানে কোন রূপে দেখছেন যে কতটুকু আপনার মধ্যে মানে বিশ্বাসযোগ্য হয় ওনার কথাটা আপনি এ প্রসঙ্গে বলেন বুঝছি বুঝছি ঠিক আছে বলতেছি এখন মূলত দেখো ইলিয়াস আমরা যে সানন্দি বাজারে সাদাম বাজারে যে আত্মনার মানুষের দেখলাম হ্যাঁ ভিডিওটা দেখার পরে ধরো মানে পুরোপুরি মানে দেখা যায়নি মানে চোখের বানে চলে আসছে মানুষের আর্তনাদ এই চানন্দিবাসীর মানে চিৎকার কেউ শুনতে পায় না হাতিয়ার কোনো জনপদ নাম মনে হয় না কেউ শুনতে পারে যদি শুনতে পারতো তাহলে ওনারা আগে আসে দেখতো মানুষগুলা কি অবস্থায় আছে প্রতিনিয়ত পানি উঠতেছে প্রতিনিয়ত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে কি এই অঞ্চলটা কৃষি ভিত্তিক এক মিনিট আমি সারোয়াজ কথাটা ক্লিয়ার করে দিই আত্মনাথ হাহাকার এই যে মানুষের কান্না এলএস ভাই যেটা বলছে ইয়ারে সারোয়ার ভাই যেটা বলছে আমার এটা আমাদের এমপি মহোদয় <coughs> তাৎক্ষণিক চেয়ারম্যান সাহেবকে যখন বলছে চেয়ারম্যান সাহেব ওখানে গেল ওখানকার কিছু লোকে উনি যে পরিষদের ইয়ে, ইয়ে থেকে উনি আর্থিক সহযোগিত করেছেন বিভিন্ন ভাবে চাউল ডাল ইত্যাদি ইত্যাদি ঠিক আছে এটা আপনারা জানেন কিনা আমি জানি না এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এবং ওনাদেরকে মানে আমাদের এমপি সাহেব আসতে পারে নাই বিদায় আমাদের যে চেয়ারম্যান মহোদয়কে ইউসুফ ভাই ইউসুফ হ্যাঁ, ভাই আমরা আপনার কাছে আবার আসবো হ্যাঁ, আবার ফিরে আসবো আপনি বলেন হ্যাঁ, ধন্যবাদ ভাই আপনারা উদ্যোগ নিয়েছেন ভাই শুনে ইউসুফ ভাই সানন্দিবাসী আপনাদের থেকে যে কার্ড মানে ওই যে মাছ ধরার কাঠ বিভিন্ন রিসিএস চাউল বিভিন্ন রকমের যে আপনাদের বাতা এগুলা কখনো আমি দেখি দেখিনি সানন্দবাসী হাহাকার এটার জন্য সানন্দবাসী শুধু আপনাদের কাছে একটাই ছিল সেটা ছিল নদী ভাঙন রোগ নদী ভাঙনের একটা ব্যবস্থা করা কিন্তু সেটা একজন সানন্দবাসীর স্বপ্ন স্বপ্ন থেকে যাবে এখন মূলত হলো যে আর্তনাদ যে চিৎকার মানুষের কিন্তু কেউ শুনতে পায় না আমি মনে করি আমাদের কোনো জনপ্রতিনিধি জনপ্রতিনিধির উপর আস্থা না রেখে সানন্দীবাসী একাত্রিত হয়ে ইস্ট অফিসের সামনে সবাই গণ অনশন করুক যদি সানন্দিবাসী রক্ষা না করে ওনারা এখানে যে গণ অনশন করে মারা যাবে দরকার পর্যন্ত আমার যে এখন মূল কথা ওনারা কারো কাছে না যে এই সানন্দিবাসী সকল মহিলা পুরুষ সকল আসি এখানে এখানে আমরা আপনার কাছে আবার ফিরে আসবো সমস্যা নেই হ্যাঁ, হ্যাঁ তাহলে আমরা এটা এটা রেজাল্ট পাবো আনন্দবাসী হয়তো হাতিয়ার মাটি অল্পটুকু হলে আমরা রক্ষা করতে পারবো এটা আমরা আশাবাদী হাতিয়ার আমাদের যে অবস্থা বর্তমান যে অবস্থা আমার সানন্দিবাসী আমি কখন দেখি বিভিন্ন জিনিসের জন্য হাহাকার এমপি সাহেব আসে না কেন বা এমপি সাহেবের চাউল দেয় না বা বিভিন্ন রকম ওই জন্য কোনো কিছু আমি কখনো আমার চোখে পড়েনি মানুষ পরিশ্রমী লোক সানন্দির মানুষ হ্যাঁ কিন্তু ওনারা শুধু মাটিটা রক্ষার জন্য চেয়েছে আর এই মাটি রক্ষার জন্য আমরা গত এক বছর আগে আমরা একটা কমিটি ইসুফ ভাই হয়তো অবগত আছে জাফর ভাই নাজিম ভাই আমাদের মাউ ভাই বা সাধারণ মানুষ নিয়ে আমরা যে রানীকেরা মসজিদের এখানে বসে ভাই কমিটি এবং টাকা পয়সা কিভাবে দিবে কিভাবে লেনদেন করে সব বিষয় কিন্তু ঠিক ছিল কিন্তু কোন ইশারায় সেটা বন্ধ হয়ে গেছিল সেটা জানি না কিন্তু হয়তো ভাই বলছে যে মামলা হামলা কেন মামলা দিবে আমরা টাকার লেনদেন মানুষ ব্যাংকে নিজের টাকা নিজে লেনদেন করবে যাদের সাথে এই যে কাজ কারবার তাদেরও লেনদেন ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে কিন্তু সেটা তো মামলা হবে না চানদীবাসীর সেটা মানে সাদরে গ্রহণ করে নিচ্ছি যখন আমরা মানে নিজস্ব অত্যায়নে নদী মোটামুটি তখন জনতা বাজার ছিল মনে হয় হ্যাঁ, তখন মনে জনতা বাজার ছিল তখন একটা উদ্যোগ নেওয়ার জন্য মানে সবাই ছিল কিন্তু কোন ইশারায় কোন আঙ্গিকে সেটা বন্ধ হয়েছে সেটা জানি না সেটা ইসুফ ভাই হয়তো জানে এই বিষয় নিয়ে অবগত আছেন কিন্তু আমার লাস্ট ইসুফ ভাই আমার আজকে যে আলোচক যারা আছেন সবার কাছে একটা অনুরোধ সবাইকে একটা মেসেজ এক বর্তমানে থাকা উচিত চান্দিকে রক্ষা করতে হলে সকল চান্দির মানুষ দল মত নির্বিশেষে একাত্রিত হয়ে ডিসি অফিসের সামনে সবাই হয়তো হয়তো এখানে মারা যাবে আর নলে বাঁচতে হলে এখান থেকে ডাম্পিং এর ব্যবস্থা নিয়ে মানে বাঁচতে হবে এছাড়া আর কোনো পথ নাই নদীর যেই ভাঙ্গন যেই অবস্থা এটা কোনোভাবে সম্ভব না এটা যে অবস্থা হম সামনে বর্ষা আসতেছে মানুষের একদম মানে মানে থাকা মানে থাকার মানে ইয়ে গেছে এখন আবার বলতেছে বেড়িবাদ করবে বেড়িবাদ করলে তো নদীটা আরো ওই নদীকে আগায় দেওয়া ভূমিন বাজার যদি বেড়িবাদ হয় নদীটাকে আরো আগায় দেওয়া এখন যদি নদীর পাশে একবার ডাম্পিং এবং বেড়ি সেটা আমি বোলাতে দেখছি বোলাতে ওনারা বেড়ি প্লাস একবার নদীর সাথে নদী যে যে বলকবাদ প্লাস বেড়ি একসাথে করছে ওইভাবে যদি হয় তাহলে মোটামুটি চা নদী মারে মানুষ সক্কা পাবে না হলে এছাড়া বেড়ি হবে পুরা চা নদী চলে যাবে কোনো কিছু হবে না এই হলো আমার ইলিয়াস সাহেব ইউসুফ ভাই তো শুনছেন যে সারোয়ার কথা যে এখন এই মুহূর্তে যেটা প্রয়োজনীয় সারোয়ার ভাই সারোয়ার ভাই যে মনের ব্যক্তিগত প্রকাশ তো করেছে করেছে এবং মানুষ কি চাচ্ছে এই মুহূর্তে আসলে সেই যুক্তিটাও <coughs> তিনি প্রকাশ করছে তো সে অনুযায়ী সে অনুযায়ী আপনারা কতটুকু ভূমিকা রাখতে পারবেন বলে মানে আশা সাব্যস্ত করছেন কারণ আসলে দেখুন ইলিয়াস সাহেব আসলে বারবার বলেছি মানে বারবার বলেছি এখানে যে মানুষের আত্মনাদ আমরা বাঁচতে হবে এই যে সার্ভার ভাই যেটা বলছে যে ডিসি অফিসে মানব বন্ধন করবে কিছুই করা লাগে না এবং লাগবেও না কেননা বরাদ্দ তো আছে ঠিক আছে শুধু এক লিখে পাশ হওয়ার অপেক্ষায় আছি আমরা ঠিক আছে কিন্তু কিন্তু ইউসুফ ভাই ইউসুফ ভাই এই যে এই যে বাজেটটার কথা বলতেছেন আসলে এটা আমরা আমি আমার নিজের কথাই বলতেছি আসলে এটা আমরা পিছনে প্রায় মানুষ সাত আট বছর ধরে আমরা এটা শুনে আসছি যে আসলে এরকম একটা ব্যবস্থা হবে হবে হবে হবে বলতে বলতে কিন্তু এখন পর্যন্ত আসলে এখানে আমরা এটা দেখতে পাচ্ছি না এখন আসলে হবে এখন তারই পাশাপাশি আপনি সেম কথাটা বলতেছেন কিন্তু আসলে আপনার কথা অনুযায়ী এই যে একজন নতুন মানুষ যদি আপনার কথা শুনে অবশ্যই এটা বিশ্বাস করবে কিন্তু এখন এই মুহূর্তে আমরা তো শুনতে শুনতে আসতেছি এই জন্যই এই যে মেরাজ ভাই আপনাকে একটা কথা বলছে যে এটা কবেই বা হবে ঠিক সেম প্রশ্ন আপনার কাছে আমারও আপনি আসলে এই বিষয়টা ক্লিয়ার করেন যে আসলে যে বাজেটটা চানন্দি ইউনিয়নের আপনি হিসাব করে দেখবেন যে চানন্দি ইউনিয়ন হান্ড্রেড পার্সেন্ট থেকে আমি মনে করছি যে সিক্সটি ফাইভ পার্সেন্ট অথবা সেভেন্টি পার্সেন্টই এখানে বেড়ে গেছে তাহলে থার্টি পার্সেন্ট আছে এই প্রশ্ন সাহেব না ডাক্তার সাহেবের উপরের লেভেলে কেউ থাকলে দিতে পারবে না কারণ হচ্ছে বর্তমান দেশের হ্যাঁ এই এই পরিস্থিতি থাইকা কেন আমার মনে হয় না সানন দিতে কোনো প্রকার কেন কোনো ইলিয়াস ভাই ইয়া মেরাজ ভাই এক মিনিট আমি ওই যে এই প্রশ্নের সাথে একটু প্রশ্ন ওই যে আমার আলোচক আমার প্রিয় ওই যে বড় ভাই ইসু ভাইকে বলতে চাই ওনারা যত কিছু বলুক ওনারা যে কেন্দ্র বিন্দু মানে ওনারা এমপি সাহেবের কেন্দ্র বিন্দু থেকে কখনো বাইরে হতে পারবে না আর ওনার বাইরে ওনারা কথা বলার কোনো স্কোপ নাই বুঝছেন কারণ ওনারা ওই যে আমি আমি হয়তো হ্যাঁ একটা দল করি কিন্তু আমার দল ভুল করলে আমি দলের প্রতিবাদ করবো এটা এক হাজার পার্সেন্ট এটা আজকে এটা এটা রেকর্ডিং করে রাখেন আমি সরোয়ার ভাইয়ের কথার হ্যাঁ। সাথে একমত নয় যেমন আমি আপনাকে বলি আমরা যে কোনো লাইভ বা ভিডিও করতে কারো আমাদের এমপির মহোদয় বলা লাগে না আমরা আমাদের নিজেদের থেকে আমরা নিজেরাই প্রতিবাদ করি ঠিক আছে এটা আসলে আপনি জানেন যে আমরা আমি আসলে বলতে গেলে অনেক কথা আপনি জানেন বলতে গেলে অনেক কথা আপনি করেন আপনি করেন আপনি আপনার কথা আমি মানি আপনি লাইভ করেন আপনি নদী বাংলা নিয়ে কথা বলেন আমি মনে করি আমি আমি কথা একদিকের কথা আরেক দিকে চলে যাই আমি মনে করি হ্যাঁ, যে বাংলাদেশে ঠিক আছে বঙ্গবন্ধুর জন্ম যদি না হতো এই ছাপ্পান্ন হাজার বর্গমাইল তথা বাংলাদেশ সৃষ্টি হতো না ঠিক তেমনি এই হাতিয়াতে যদি মোহাম্মদ আলী সাহেবের জন্ম না হতো এই হাতিয়াতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসতো না ঠিক আছে আর আসলে আমি অন্য প্রসঙ্গে বলে ফেলছি আমরা অনেক শান্তিতে আছি আলহামদুলিল্লাহ বাড়িঘর সব ভাঙি দেওয়ার পরে আমাদেরকে কেউ কিছু শৃঙ্খলা ফিরে আমরা কাউকে কিছু বলা লাগে নদী ভাঙ্গন আমাদের জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই নদী ভাঙ্গন জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটা আমরা মানি তবুও আমরা বারবার আমাদের এই যে এমপি মহোদয়কে অভিহিত করি পানি উন্নয়ন বোর্ডকে অভিহিত করতেছি ডিসি মহোদয়কে মানে অভিহিত করতেছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করতেছেন তবুও আমি যখন গত পরশু দিন এমপি মহোদয়ের সাথে কথা বলছি এমপি মহোদয় আমাকে বলছে যে ওনারা এবারও এই যে এগুলা বিষয়ে আলাপ আলোচনা করছেন মানে কি বলবো আর আপনারা তো জানেনই যে যেভাবে মানে এক কথা বারবার কি বলবো একটু অপেক্ষা করেন আমাদের নেতার উপরে আস্থা রাখেন বিশ্বাস রাখেন ঠিক আছে ধৈর্য রাখেন ভাই ভাই ইউসুফ ভাই আপনার আপনার কথা ঠিক আছে ঠিক আছে আপনি বলছেন ঠিক আছে আমি আমি আপনার কথাই ঠিক আছে একমত যে অপেক্ষা কিন্তু আমরা আসলে করছি এবং এই চানন্দী ইউনিয়নের জনগণ আসলে অপেক্ষা করছে ঠিক আছে একটা মিনিট ভাই একটা মিনিট আমি আপনার একটা মিনিট আপনি আমি বলতে পারবো না কবে নাগাদ হতে পারে যেহেতু সরকারি জিনিস সরকারি জিনিস ঠিক আছে আপনি চিন্তা করেন যে আমিও জানতাম ওইটা অবশ্যই হবে না বাজারটা কিন্তু হয়েছে আপনারা তো বলতেছেন যে বাজারটা কিন্তু হয়েছে সেটা তো শিওর না বাজেট হওয়ার পথে বাজেট হওয়ার পথে হ্যাঁ, এক পাস পাস এক পাস না হলে আপনি কেমনে কাজ করবেন বুঝতে পারছি এইটা এখন আমার ভাই যে ইসু ভাই একটা কথা বললো যে শান্তি হাতিয়া থেকে আমিলিক লিগ যুদ্ধ ছিল না আমিলিকে লিগ আমিলিক যুদ্ধ ছিল ভাইয়া আপনার কাছে আমার প্রশ্ন হাতিয়াতে আপনার সাথে কথা বললেন আমাদের টপিক এটা ছিল না আমাদের টপিক না দরজা মেলে ঘুমাইতে পারি সারর ভাই আমরা আমরা ওই প্রসঙ্গে হ্যাঁ। না যাই ভাই হ্যাঁ, আমরা হচ্ছে আসলে আমি আমি আসলে ইউসুফ ভাইয়ের কাছ থেকে আমি যেটা জানতে চাইছিলাম যে আসলে এটা আদৌ কি আমরা কি যে মানে ইমিডিয়েটলি মানে এরকম একটা বাজেট আমাদের চোখের সামনে শো করতে হবে কিনা কিন্তু ইসুফ ভাই আমাদেরকে কথাটা ঘুরে দিচ্ছে ইসুফ ভাই আপনি কিন্তু কথাটা ঘুরে দিচ্ছেন যে আসলে এমপি সাহেব করতেছে ঠিক আছে আমরা তো বলতেছি যে করতেছে কিন্তু আসলে হাতিয়ার মানুষ আমি একটু কথা বলি আমি একটু কথা বলি আমি একটু কথা বলি আমাকে এক মিনিট সময় দেন এমপি সাহেব যদি কেন নদী বাঙ্গন নিয়ে কাজ করে কাজ চলমান থাকে তাহলে আমরা ওনাকে সাধুবাদ জানাই যদি উনি বিগত দিনের মতন যেভাবে আমরা মিথ্যা আশ্বাস গুলো পাইছি যদি ওইভাবে কেন করতে থাকে সেটাতে অবশ্যই আমরা সামনের দিকে সেটার ফলাফল পামু ঠিক আছে আর সেটার ফলাফল আমরা বিগত পনেরো বছর পাইতেছি ইভেন আরো সামনের দিকে পাওয়ার সম্ভাবনা বেশি তার কারণটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে যে বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে কেন সংকট চলতেছে আর এটার মাধ্যমে থেকে আমাদের সানন্দ ইউনিয়নে কোনো কাজ হবে এটা আদৌ আমি আমার মনে হচ্ছে না তারপরে যদি ইসুফ ভাই বলে যদি এটা ইমিডিয়েটলি এটা হবে কাজ তো এটা তার তখনই সময় অনুযায়ী দেখা যাবে এছাড়া আর কিছু বলার নেই প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছেন রিপোর্ট টোয়েন্টি ফোর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি ইলিয়াস হুসাইন আমরা আলোচনা করছি আজকে নদী ভাঙ্গনের যে মূল ইস্যুটা দুই নং চানন্দ ইউনিয়ন নোয়াখালী হাতিয়া যে ইস্যুটা আমরা এই ইস্যুটা তুলে ধরার চেষ্টা করেছি দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলে চোখ রাখবেন আমরা প্রতিনিয়ত এরকম অনুষ্ঠান করে থাকি যদি অনুষ্ঠান ভালো লাগে আমাদের সাথেই থাকবেন খোদা হাফেজ